I'm in, huh? আরে আরে বাপরে বাপরে হেভি খেলা হয়েছে জিতছে এইবারও তো ভালো খেলে দিস ডাউন করছে হ্যাঁ এই যে ঠিক মতো খেলে অতক্ষণ ডাউনে একটা দেখলাম শাবাস এ প্লেয়ার হ্যাঁ শাবাস রাইট এটা এলো খেলে <clears throat> হ্যাঁ খেলে এটা প্লেয়ার তো অনেকটা ডাউন দেখলাম দেখবেন বালাড়ি আইরা দেখ জু বেলাড়ি যাতে খেলা ভাবায় যা তো আউট না তো আউট হয়ে যাবে না কারণ মার অসুবিধা নাই ক্যামেরাম্যান আছি স্যার হলো বাসকার কেছে হ্যাঁ এদিবি দিব ঠিকই তো আছে হ্যাঁ এর ভিতরে গো হ্যাঁ, হ্যাঁ। আছে বসুন স্যার আমি উঠে গ্যালারিতে আমরা ছবি উঠাই যায় jauh dari sini tuh bulbam hey, hey, hey, साथे ना साथे ना साथे ना साथे जाओ तुम्हारा भीतर जाओ भीतर खेलो भीतर खेलो যেটা ভালো গেল যেটা idea Let's go. Domze. Domatesin, domatesin. यार यार यार ए आगे 나가. 니즈 니즈. 야르다 야르다 어이 에 야르다 라이트 তুমি ষাট আটশো আমি তো তুলতেছি আইনে দিকে তুলি আমরা তো কি ও হাড্ডা হাড্ডি লড়াই খেলা আউট তোমার তোমার আউটলে তোমার হ্যাঁ। এ যে বেল লাগাইছে দাউলে কিসির একান্ন রাইট আরেকটা Hey. Give up! Give up! Nine five. Nine five. Out ten five এছাড়া ভালো আছে আরেকটা বল দাও এটা নামাতে টাকাটা দাও